তৃতীয় ওসিয়ত হচ্ছে রাসুল সাল্লামের সোননাথের অনুসরণ করবে সোননাথের অনুসরণ করবে বেদাত থেকে দূরে থাকবে কতই চমৎকার উপদেশ এরবাজ বিন সারিয়া রদি আল্লাহ আনহু বলছেন ওয়াদানা উল্লাহ সাল্লাহ সাল্লাম ইয়াউমান বাদা সলাতিল গাদাতি একদা আল্লাহ রসুল সাল্লাম ফজর নামাজের পরে আমাদেরকে নসিহত করলেন ওয়াজ করলেন উপদেশ দিলেন কিছু মৌগাতান বালিগাতান মানে প্রাঞ্জলময় ভাষায় এমন ভাষা অন্তরে ঢুকে গেছে সব হ্যাঁ মানুষের অন্তর জয় করছে জারাফাত মিনহাল অয়ুন আর ভাষণ শুনে মানুষের চোখ দিয়ে শুধু অশ্রু বের হচ্ছে এমন কথা বলেছে রাসুল সাল্লাম ওয়াজিলাত মিনহাল কুলুব আর মানুষের অন্তর হ্যাঁ ভীত সন্ত্রস্ত হয়েছে ফাকারা রজুলুন তখন এক ব্যক্তি বলে উঠলেন ইন্না হাজি মৌ মুআদ্দিন আল্লাহ রসুল মনে হচ্ছে এটা বিদায় ভাষণের মতো ফামাদা তাহাদু ইলাইনা ইয়া রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল আপনি আমাদেরকে কি উপদেশ দেন কি নসিহত করেন হ্যাঁ আমরা আজকে বলেছি আমাদের বিষয় রসুল ইসলামের উপদেশ সমূহ বা ওসিয়ত সমূহ নসিহত সমূহ তো বলছেন যে আপনি আমাদেরকে কি নসিহত করেন হে আল্লাহ রসুল সাল্লাম কালা উনি বললেন যে আমি তোমাদেরকে ওসিয়ত করি উপদেশ দেই উসিকুম বেতাকুয়াল্লাহ কুম বেতাকুয়াল্লাহ এই তাকুয়াল্লাহ এটা সকল সালফেস সালেহিনের উপদেশ ছিল একজন লোক এসে রসুলকে বলছেন আমাদের ভাইদেরকে আমরা সকালে মুখস্থ করিয়েছি যে আল্লাহ রসুল আমি সফরে যাচ্ছি তো আমাকে কিছু পাথিও দিন তো রসুল কি দোয়া করেছিলেন জাউদাক আল্লাহ তাকুয়া আল্লাহ তোমার হ্যাঁ তোমাকে তাকুয়ার পাথিও দিন আল্লাহ একবার হ্যাঁ তারপরে বলছে জিদ আমাকে আরও বেশি দিন কাল গাফার বাক তোমার গুণা আল্লাহ মাফ করে দিক আচ্ছা, আরও কিছু আমাকে বেশি ওসিয়ত করুন হ্যাঁ তো উনি বললেন যে ওয়াসার আলাকাল খাই সুমা কুন্ত এটাও একটা দোয়া সফরে যখন কেউ যায় বিদায় নেয় বিদায় দেয় তখনকার কিছু দোয়া আছে অনেক ভাইয়েরা মুখস্থ করেছেন অনেকে জানেন না যারা জানেন না তাদেরকে মুখস্থ করার জন্য অনুরোধ করছি তো রাসুল সাহাম বললেন জাউবাদাক আল্লাহ তাকুয়া আল্লাহ তোমার তাকোয়া বাড়িয়ে দিন তোমাকে তাকোয়ার পাথেও দান করুন তো সালফে সালহীনগণ তাকুয়ার ওসিয়ত করতেন আর খুদ্বাতেও খতিবগণ কিসের ওসিয়ত করেন হ্যাঁ উনি বলেন যে আমি নিজেকে এবং আপনাদেরকে তাকুয়ার ওসিয়ত করছি নিজেকে ভোলা যাবে না নিজের তাকুয়ার ওসিয়ত দরকার নাই প্রত্যেকটা লোকের তাকুয়ার ওসিয়ত দরকার আছে কেউ তা ওসিয়তের বা কারো পক্ষ থেকে উপদেশের ঊর্ধ্বে উঠে যায় না কারণ আমরা মানুষ আমরা মানুষ আমাদের ভুল হয় অনেক সময় আমরা ভুলে যাই মেলা বিষয় আছে যেগুলো হয়তো আমরা বেখেয়াল হয়ে যাই আবার অনেক সময় শয়তানি প্ররোচনায় কোনো বিষয় আমাদেরকে ভুল করিয়ে দিতে পারে তারপরে কোনো সিদ্ধান্ত নিতেও আমরা ভুল করতে পারি তো ফলে যদি কেউ আমাদেরকে উপদেশ দেয় তাহলে উপদেশ গ্রহণ করা উচিত বিশেষ করে দিনদার পরেশগার কোনো ভাইয়ের পক্ষ থেকে যেগুলো আসে সেগুলো বিবেচনা করা উচিত তো রাসুল সাল্লাম ওসিয়ত করতে গিয়ে সাহাবাদেরকে বললেন ওসি কুম্বে তাকওয়াল্লাহ আমি তোমাদেরকে আল্লাহর ভয়ের ওসিয়ত দিচ্ছি বা উপদেশ দিচ্ছি নসিহত করছি ওয়াসাম ওয়া ইন আব্দুন হ্যাবাসি একটু আগে যে কথাটা বলছিলাম এক নম্বর হাদিসে সেটা এখানে আবার আসলো আর তোমাদেরকে আমি উপদেশ দিচ্ছি নসিহত করছি নেতার আনুষ কথা শুনবে এবং আনুগত্য করবে যদিও একজন হাবসি কালো দাসও হয় কালো দাস কালো কুসকুসে একজন দাস তোমাদের নামের হয়েছে তবুও তার কথা শুনবে এবং তার কথা মানবে ফাইন্নাহু কেন দেখেন ওইখানে তো আমরা বলে আসছি যে এতে বিশৃঙ্খলা আছে যদি না শোনেন তাহলে আরও ক্ষতি হতে পারে এখানে রসুজন বলছেন ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম অন্য জায়গায় আছে বাদি আমার কারণ আমার পরে যারা বাঁচবে তোমরা জীবিত থাকবে ইয়ারা ইখতিলাফান ক্যাসিরন তারা মেলা মতবিরোধ জ্ঞানজাম বিশৃঙ্খলা দেখতে পাবে ও ইয়াকুম ও মুহদাসাতিল উমুর আর তোমরা বেঁচে থাকবে ধর্মের মাঝে নতুন কোনো কিছুর অ্যাড করা থেকে ইসলাম ধর্মের মধ্যে নতুন কিছু অ্যাড করা যাবে না এটা পরিপূর্ণ এটা কি পরিপূর্ণ এটা আল্লাহ রসুল পরিপূর্ণ করেছেন আল্লাহর পরে শ্রেষ্ঠ হলেন মোহাম্মদ সাল্লাম দুজন শ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ সর্ব সর্বমহান আল্লাহ আকবার তিনি এবং তারপরে যিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই দুইজনের বাণী দিয়ে ইসলাম পরিপূর্ণ করা হয়েছে আমাদের কারো কোনো নতুন কাজকর্ম দিয়ে ইসলাম পরিপূর্ণ করার কোনো প্রয়োজন নেই ফলে হ্যাঁ নতুন করে বেদাতে হাসানা সাইয়া যুক্ত করার কোনো সুযোগ নেই তিল ওমর আর তোমরা বেঁচে থাকবে ধর্মের মাঝে নতুন কোনো কিছু সংযোজন করা থেকে দলালা কারণ ধর্মের মাঝে নতুন কিছু অ্যাড করাটাই হলো গমরাহি তাহলে এখানে স্পষ্ট পেলেন ওরা যে বেদাতে হাসানা সাইয়া করেছে হাসানার কোনো সুযোগ নেই ফাইন্নাহা দলালা নতুন কিছু অ্যাড করলেই ওটা গুমরাহি বলে গণ্য হবে ফামান আদ্রাকা জালিকা মিনকুম তোমাদের মধ্যে কেউ যদি এরকম অবস্থা পায় ফা আলাইহি ওয়াসুন্নাতিল খোলাফা ইর রাশিদিন আল কেউ যদি এই অবস্থা পেয়ে যায় তাহলে ওই অবস্থায় মানে দলালার অবস্থা যদি পেয়ে যায় কেউ তাহলে ওই অবস্থায় কি ধরবেন ফালেই হে বেসুন্নাতি তার উপরে ফরজ হলো সে আঁকড়ে ধরবে বেসুন্নাতি আমার সুন্নাতকে কার সুন্নাত মোহাম্মদ সাল্লাহামের সুন্নাতকে না কোনো ইমামের সুন্নাতকে নয় রসুলের সুন্নাতকে আঁকড়ে ধরবে ওয়াসুন্নাতিল খুলাফাই রাশেদিন আল মাহদিয়িন আর হেদায়েত প্রাপ্ত খোলাফাই রাশেদার সোননাথকে আঁকড়ে ধরবে আদু আলাইহা বিন নওয়াজিজ মাড়ির দাঁত নামাজিজ বলা হয় মাড়ির দাঁতকে মাড়ির দাঁত দিয়ে যখন কোনো জিনিস ছিঁড়েন কাটেন তখন কী করেন মাড়ির দাঁত দিয়ে ধরেন তো ওই রকম যদিও এটা ধরা ঠিক নয় যদি মাড়ির দাঁত দিয়ে ধরেন অনেক সময় মাড়ির দাঁত তো ছুটে যেতে পারে আপনার এই জন্য দাঁত দিয়ে এগুলো ধরবেন না দুনিয়ার কিছু জিনিসের জন্য দাঁত ছুটে দিয়ে যাবেন কেন তো এই জন্য যেটা বলবো যে রসুল সাল্লাম বলছেন এটা একটা উদাহরণ বলেছেন রসুল সাল্লাম একটা দৃষ্টান্ত বা উপমা দিয়েছেন যে মাড়ির দাঁত দিয়ে তোমরা আমার সোননাথকে এবং আমার খোলা পায়ে রাশেদার সোননাথকে মজবুতভাবে আঁকড়ে ধরবে সোননাথ ছাড়বে না কারণ সোননাথের উপরে কায়েম থাকলেই বেদাত প্রবেশ করতে পারবে না যদি আপনি হক পথে থাকেন তাহলে বাতিল আপনার মধ্যে জায়গা করে নিতে পারবে না ইনশাল্লাহ সোনানে ত্রিমিজি হাদিস নাম্বার দুই হাজার